إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا আল্লাহ বলতেছে হে মানব জাতি শোনো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মানুষকে যে সকল ওয়াদা দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ প্রমিস দিয়েছে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহর প্রতিজ্ঞা একশো একশো পার্সেন্ট সত্য সেখানে কোন মিথ্যার অবকাশ নাই আল্লাহ বলতেন ও বিশ্বাস করো দুনিয়ার পিছিয়ে দৌড়ায় না দুনিয়ার ঢুকাই করো না দুনিয়া যেন তোমাকে ধোকা দিতে না পারে এই পার্থিব জীবনের সুন্দর চাকচিক করে তোমাকে ধোকায় ফেলে না দেয় فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দা বান্দিকে রাখতে বলতেছে বান্দা বান্দিরে শোনো আল্লাহ তোমরা বিশ্বাস করো আল্লাহ বলেন যদি তোমরা আমার হুকুম মতো জীবন যাপন করো আমার আদেশ নিষেধ যদি মেনে চলো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ বাধা দিচ্ছি নিশ্চয় শত্রু থাকবে পরম আরামে থাকবে জান্নাতের ভিতরে তাদের জন্য বড় বড় সিংহাসন হবে দুনিয়ার ভিতরে কোন শিক্ষা ছিল না তার কোন বাবা বিছানা ছিল না তার কোন বাবা চেয়ার ছিল না তার নাম ছিল না কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বড় বড় সিংহাসন করে করে আর ওই সিংহাসনে সেই এলান দিয়ে দিয়ে দেখবে তার হে নবী আপনি তাদের স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন তাদের চেহারার ভিতরে আনন্দের ছোঁয়া দেখতে পাবেন আর নারীর পিছনে ঘুরতেছে এই নারী আর পাওয়ার জন্য ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে ক্ষমতা পেলে টাকা পাবেন টাকার মালিক হলেন তাদের বহন করা বিশিষ্ট পানীয় পান করানো হবে জান্নাতের যে শরাব দেওয়া হবে জান্নাতের থাকবে নম্বর জান্নাতি করা তোমার জন্য সেখানে আল্লাহ শরাব রেখেছেন রাহিমিন মাহতুম খিতানুহু মিসকুন যার মোহর হবে দুনিয়ার সরান পরিত্যাগ করো দুনিয়ার সরান বাদ দাও পালিয়াতানা বাসিল মোতানা আল্লাহ বলতেছে এই বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত বেহেস্তের সরান পান করার জন্য প্রতিযোগিতা করা উচিত মানুষের যদি বেহেস্তের সরাবের কথা এই দিন শুনবেন সেই দিক থেকে জান্নাতের সরান পান করার জন্য আমার বান্দাবাদীরা প্রতিযোগিতা করবে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন আল্লাহ বলেন ওয়া যে শরাব হবে ওই শরাবের মিশ্রণ হবে জান্নাতের সুগন্ধময় ঠান্ডা শীতল তাসনিম পানি তৈরি হবে আল্লাহ রাব্বুল বলেন যে সিংহাসনে তুমি বসবে হেলান দেবে সেই সিংহাসন হবে সেই সিংহাসন হবে তারা তাতে দিয়ে বসবেন ওই পরস্পর আপন জলের সাথে মুখোমুখি হয়ে বসবেন মুখোমুখি হয়ে দিয়ে স্বপ্ন কঠিন সিংহাসনে তারা সেখানে বসবে তাদের কাছে ঘোরা করবে ছিল কিশোরিয়া ছিল কিশোরী কিশোরী ছোট ছোট জান্নাতের বাচ্চারা রাতের বেলায় মদ খেয়ে দিন রাত্রে বেলায় ঘুরতেছিলাম আর তাহার চুল তাদের শিরোপীরা হবে না তাদের শিরোপীরা হবে না এবং বিকার গ্রস্ত হবে না يصدعون عنها ولا ينزفون ويمثل الهدفين البيت وفاكهة مما يتخيلون أنا آية للمصنع الضغط فاطمون يتاكلون كن فوق الدوار المصنع তোমার মনে পাখি গোস্ত খাওয়ার জন্য তোমার মনে আশা জেগেছিল আর যদি পাখিটার গোস্ত ঘোড়া করে খেতে পারতাম আল্লাহ বলেন দুনিয়াতে পাখির গোস্ত ঘোড়া করে খেতে পারবে আল্লাহ জান্নাতের ভিতরে ওই বাচ্চার হাতে তোমার পছন্দের পাখির সুসাবো ঘোড়া পাখির গোস্ত তাদের হাতে থাকবে দুনিয়ার মন দিয়ে দাও আল্লাহ বলেন তোমার সৃষ্টি তুমি দেবে আর তোমার কাছে আল্লাহ তোমার কাছে পালিয়ে দেবে জান্নাতের ভিতরে কোন বুড়া মানুষ কি থাকবে কোন বুড়া মানুষ থাকবে সবাইকে আল্লাহ জীবনের সর্বোচ্চ যৌবন দিয়ে জান্নাতের যৌবন দিয়ে আল্লাহ সবাইকে জান্নাতে পাঠিয়ে কামসারিল লুলুইল মাকানু ওই ভুলগুলো আবরণে রক্ষিত অতএব তোমরা তোমাদের পালন কোন কোন করবে তো ভিতরে তোমার জন্য যেই রমণী ভোর রেখেছে ওই গে দুনিয়ার কোন কোন জিন তাদেরকে স্পর্শ করেনি তাদের থেকে কোনদিন দৃষ্টি দেওয়ার কোন সুযোগ পাই না তোমাদের জন্য প্যাকেট থেকে ইনটেক ইনটেক বের করেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল স্ত্রী হুর তোমাদের জন্য রেখেছেন হুরুন্না মাসুরাতুন আওয়াজ দিয়ে বলুন ভাইয়ের আমার অনেক যুবককে দেখি হাতের মধ্যে ব্রেসলেট পরে আঙ্গুলের মোটা আংটি পরে স্বর্ণের পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা স্বর্ণের ব্রেসলেট পরা হারাম ঠিক কিনা এগুলো একমাত্র কার জন্য মহিলার জন্য কার জন্য মহিলার জন্য স্ত্রীর জন্য স্ত্রী সৌন্দর্য স্বামীকে দেখানোর জন্য স্বামীকে করার জন্য স্ত্রী স্বর্ণ পরিধান করবে স্বামীকে দেখানোর জন্য তারা সুন্দর সাজিয়ে গুছিয়ে থাকবে আল্লাহ আমার সুন্দর দামি জামা কাপড় পরতে পারো দুনিয়াতে তুমি মুসাফিরের মতো ছিলে আমার নবী বলেন কুন্তির দুনিয়া কান্নাকারি দুনিয়াতে মুসাফিরের মতো চলো অধিকের বেশে চলো গরিবের বেশ ধরে চলো ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাআলা দাখিল করবেন তাদেরকে এমন উদ্যান সমূহে যে উদ্যানের তাদেরকে তথায় স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে তাদের শরীরকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেওয়া হবে তাদের শরীরকে আল্লাহ পরিমুক্তা দিয়ে সাজিয়ে দেবেন তাদের পোশাক হবে মসৃণ আমাদের আইন হলো আল্লাহর ওলি হাদিস